ধনীরা জাকাত দিবে না কিন্তু জাকাত যার উপরে ফরজ না সে ব্যক্তি কৃষি কাজ করলে তার উপরে ওসর ফরজ না দিলে পাপি হবে কি না কতটুকু ফসল হলে ওসর দিতে হয় কতটুকু আদায় করতে হয় দেখুন ভাইরা যাদের ধনীরা বলতে ধনীরা জাকাত দিবে না বলতে কি যার ফসল আছে সেও ধনী যার কাছে কারণ ধন থাকে যার কাছে তাকে ধনী বলে যার কাছে ধন আছে সেই কি ধনী তো টাকা পয়সা থাকলে সেটাও ধন কৃষি ফসল থাকলে সেটাও ধন বরং টাকা এগুলা নকল ধন আসল ধন হইল ওই জিনিসপত্র ঠিক না বেঠিক যাই হোক দুইটাই ধন এখন আসুন ধনীরা যদি অর্থাৎ যাদের কাছে টাকা পয়সা আছে সেই রকম ধনীরা যদি জাকাত না দেয় তাহলে সে তার জাকাত না দেওয়ার কারণে জাহান নামে যাবে তাই বলে সেটা দেখা দেখি তো আমি তাদের আমি এটা বলতে পারি না যে তারা যখন দেয় না আমিও দেব না তো সে কপাল পড়া হলে আমি কি কপাল পড়া হব নাকি এটা কোনো যুক্তির কথা নাকি একজনের আল্লাহ টাকা পয়সা দিছে সে জাকাত দেয় না তো জাকাত দেয় না দেখে কার কপাল পড়বে তার তো তার কপাল পড়বে সেজন্য দেখে আমি বলবো ঠিক আছে আমার ফসল আছে আমি ফসলের জাকাত দেবো না আমিও কপাল পড়াবো এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ যে দেয় না সে তার ক্ষতি করতেছে তো আপনি নিজের ক্ষতি কেন করবেন ফসলের জাকাত এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেকের দীর্ঘ আলোচনা এটা নিয়েই শুধু করা উচিত মনে রাখবেন ফসল যাদের হয় কতটুকু ফসল হলে জাকাত দিতে হবে এবং কি ধরনের ফসলে জাকাত দিতে হবে যে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় মনে করেন শাক সবজি করছেন এগুলোর জাকাত নাই অনেক ওলামাদের মতে শুধুমাত্র বিক্রি করবেন খাবেন যা পারেন গরিবকে আপনি দান করবেন শেষ কিন্তু ধান গম যেগুলো রাখা যায় পেঁয়াজ এরকম ফসল যদি হয় এটার কতটুকু হলে জাকাত হবে ইমামদের মধ্যে অনেকগুলো মত আছে অনেকে বলেছেন পঁচিশ মন অনেকে বলেছেন ষোলো মন অনেকগুলো মত আছে এই পরিমাণ যদি ফসল হয় তাহলে সেই ফসলটা যদি আপনি পানি সেঞ্চন করে উৎপন্ন করেন উৎপাদন করেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে একরকম আর যদি আল্লাহর কুদরতি বৃষ্টির পানিতে এমনি জাকা পানি ছাড়া সেঞ্চন করা ছাড়া ফসল হয়ে যায় তাহলে দিতে হবে আরেক হারে যদি আপনি নিজে ওইটাকে পানি সেঞ্চন করে তারপরে জাকাত দিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি আপনার আসমানের পানি দিয়ে এমনিই হয়ে যায় ফাও তাহলে তো আপনার খরচ নাই সেজন্য দশ ভাগের এক ভাগ আপনার যা হবে টোটালের মধ্যে দশ ভাগের এক ভাগ গরিব দুঃখীকে দিয়ে দিবেন জাকাত আদায় হয়ে যাবে ভাইরা আমার ফসল হলে সেখানে গরিবের হক আছে টাকাতে যেরকম গরিবের হক আছে সব ধরনের সম্পদে আল্লাহ বলেছেন অফি আমওয়ালহিম হকতুল্লিস সাইলাল মাহরুম আমরা তো দান করি গরিবের মনে ভিক্ষা দিচ্ছি আল্লাহ বলেছেন ভিক্ষা না এটাতে তার অধিকার আছে তার হক আছে অতএব সেটা পরিশোধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এরপরের প্রশ্ন আমি স্যালুনে কাজ করি ব্যবসাটা ইসলামী দৃষ্টিতে কতটা বৈধ এই কাজ করতে গিয়ে আমার গুণা হয় নাকি যে আমার কাজ দাঁড়িয়ে চুল কাটে তার গুণা হয় যে আমার কাছে দাঁড়িয়ে চুল কাটে তার গুণা হয় ভাইরা আমার সেলুনে যিনি চুল কেটে দেন শেভ করে দেন মানুষকে পরিচ্ছন্ন হতে সহযোগিতা করেন এখন চুল কাটাতে সহযোগিতা করছেন এটা তো তিনি গুনার কোনো কাজ করেন নাই কিন্তু যদি কেউ দাড়ি চাষে তাহলে সেলুনে যিনি চাকরি করতেছেন দাঁড়ি চেষে দিলেন দাঁড়িটা ছোট করে দিলেন তাহলে কাজটা তিনি গুনাহের একটা কাজ করলেন যিনি চাষলেন টাকা দিয়ে করলেন তিনি তো টাকা দিয়ে নাম কামাইলেনি কিন্তু যেই বেসারা সেলুনে চাকরি করলেন তিনি ওই কাজটাতে তাকে হেল্প করলেন ঠিক না বে ঠিক আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসম আল উদওয়ান তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করিও না এজন্য সেলুনে যদি চাকরি করেন আপনি ওই হারাম কাজ করা ছাড়া যদি বাকি কাজ করতে পারেন ভালো কিন্তু যদি আপনি হারাম কাজে সাহায্য করা লাগে তাহলে এর কারণে কিন্তু গুণা হবে কারণ আপনি তাকে অন্যায় কি করলেন হেল্প এবং সহযোগিতা করলেন এখন আপনারা বলবেন যে সেলুনে যদি শেভ না করে তাহলে সেলুন চলবে আমি ঢাকায় বাড্ডায় এমন বহু সেলুনের কথা জানি বাড্ডা একটা আছে আর এরকম দেশে বহু শ্রেণীর কথা জানি যে শ্রেণীর লিখে দিছে আমাদের এখানে শেভ করা হয় না দাঁড়ি চাচা চাটা হয় না যদি মনে চায় আসেন না মনে চাইলে নাই আল্লাহ তালা হালাল রিজিক দেয় তারা না খায় মরে যায় নাই ঠিক না বেঠিক এরপরের প্রশ্ন ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি না ভাইরা আমার ঘুষ দেওয়া হারাম ঘুষ নেওয়াও হারাম ঘুষ দেওয়া হারাম ঘুষ নেওয়াও হারাম ঘুষ যারা নেয় তাদেরকে আমরা খারাপ বলি সবাই বলি সমাজের তারা খারাপ খারাপ মানুষের জন্য ঘুষ খায় কিন্তু আমরা সাধারণ মানুষও অনেক সময় সেদে সেদে ঘুষ দেই ঠিক না বে ঠিক কেন ঘুষ দেয় একটা কাজের জন্য হয়তো সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে এক ঘন্টা তো কয়টা ঘুষ দিয়া ডাইরেক্ট করে নিয়ে চলে আসে একটু সময় দিতে রাজি না এ রোগটা আমাদের মধ্যে আছে না নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর রাশি অল মুরতাশি কেলা হোমাফুন্নার ঘুষদাতা ঘুষ গ্রহিতা যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয় জাহান নামে যাবে নাওজুবিল্লা এই জন্য ঘুষ দিবেন না ঘুষ নিবেন না তবে কোনো জায়গায় যদি আপনার একটা দরকারি কাজ আপনি ফেসে গেছেন যার কাছে কাজটা যার টেবিলে কাজটা সেই লোক ঘুষ ছাড়া কাজটা যদি না করে আপনি বহু চেষ্টা করছেন কোনোভাবে সে করে না তাহলে আপনার বাধ্য হয়ে আপনি যদি ঘুষ দেন তাহলে আপনার গুণা হবে না কিন্তু যে ঘুষখোর সে সর্বাবস্থায় অপরাধী হবে তার গুণা সবসময়ই হবে এখন চাকরির ব্যাপারটা হলো আজকাল দেখা যায় যে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে ঘুষ না দিলে চাকরি আসলে হয় না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে যদি ঘুষ দেন যে চাকরি হয় না ঘুষ ছাড়া তাহলে আপনার গুণা হবে না কিন্তু যে ঘুষ খাইল সে অবশ্যই কি হবে গুণাগার হবে এরপরের প্রশ্ন মিলাদ কিয়াম কি বিদাত উত্তর হলো রাসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য দুরুদ প্রেরণ করা এটা উচিত এটা আমাদের কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে করতে বলেছেন এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আল্লাহ তালা নির্দেশ পালন করে তার রসুলের প্রতি দূরত প্রেরণ করতে হবে কিন্তু দূরত প্রেরণ করার জন্য আমরা যে একটা সিস্টেম বানাই নিয়েছি কিছু মানুষ একত্র হবে দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাবে এরপরে আবার বা মাঝখানে একটা বালিশ বা চেয়ার দেয় এরপরে আবার দূরত পড়ার পরে জিলাপি খায় আচ্ছা নামাজের পরে জিলাপি বিতরণ করে আপনাদের দেশে নামাজের পরে পাঁচক্ত নামাজের পরে জিলাপি বিতরণ হয় মিষ্টি বিতরণ হয় তবরক বিতরণ হয় নামাজ বড় না দূরত বড় নামাজের চাইতে বড় কিছু আছে আর তো নামাজের পরে যদি জিলাপি না দেওয়া লাগে তো মিলাদের পরে লাগবো কেন বুঝেন নাই কথা বাইরা আমার এই জন্য মিলাদ এবং কেয়াম এগুলো করার জন্য আমাদেরকে কোরআন হাদিসে নির্দেশ দেয় নাই আমাদেরকে বলছে দূরত পড়তে এই জন্য সবাই যার যার মতো দূরত পড়বো আর দূরত পড়ার জন্য সবাই একত্র হইতে হবে এবং ওই যে আপনার সবাই মিলে চিৎকার করে সুরে সুর মিলায় তালে তাল মিলায় পড়তে হবে এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই অতএব মিলাদ কেয়াম এটা বিদাত টুপি না পড়লে গুণা হবে কিনা উত্তর হলো না টুপি না পড়লে কোনো গুণা হবে এই টুপির সাথে আসলে ইসলামের তেমন জটিল কোনো সম্পর্ক নাই টুপি পরলে ভালো নবী করিম সাল্লাহ সাল্লাম পরেছেন এতটুকু বাস কিন্তু এটাকে আমরা যত গুরুত্বপূর্ণ বানাই নিছি যে টুপি পরলে পাঞ্জাবি পরলে মনে করি লোকটা খাঁটি মুসলমান তাই না আমরা এতক্ষণ ধরে আলোচনা করি সেটাই বোঝানোর চেষ্টা করছি ইসলামের সবচেয়েতে খাঁটি মুসলমান সে যে ওই যে আগে পিলারগুলা ঠিক করে এরপরে ওয়াল দেয় ছাদ দেয় অর্থাৎ প্রায়োরিটি এবং গুরুত্বের ভিত্তিতে একটা একটা কাজ করে যে নিজেকে খাঁটি মুসলমান করে ফেলে ফুলফিল করে ফেলে সে হলো আল্লাহ রব্বুল কাছে পারফেক্ট মুসলমান কিন্তু টুপির সাথে আসলে তেমন কোনো সম্পর্ক ইসলামের নাই একজন যদি টুপি নাও পরে এতে কোনো গুণা হবে না কথা কি বুঝাতে পারছি আরেকজন টুপি পরে জুব্বা পরে দাড়িও রাখছে কিন্তু বিড়ি খায় গালি দেয় সিগারেট খায় যৌতুক নেয় আছে না নাই বউ ভাত বউ পিটায় বউ মারে ময় মুরব্বীরকে শ্রদ্ধা করে না আব্বা আম্মার কথা শুনে না তাহলে এই লোক দাঁড়াই টুপি আর জুব্বা লাগাইলে আপনার চোখে মুসলমান হলেও আল্লাহর কাছে সে খাঁটি মুসলমান না এরপরের প্রশ্ন আমাদের এলাকায় কিছু মানুষ কানা বিবহরীর পূজা ও গান করে কানা কানাবিশ হরির পূজা ও গান করে এটা জায়েজ কিনা ভাই মুসলমান যদি আপনার মুশ্রিকদের গান গায় তাদের গীত গায় তাদের এগুলোকে বিশ্বাস করে শ্রদ্ধা করে ভক্তি করে তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় বেইমান হয়ে যায় ইমান জিনিসটা এরকম যে আপনি আল্লাহর সঙ্গে শিরিক হয় এরকম কোনো কিছু যদি মুখে বলেন অন্তরে বিশ্বাস করেন স্বীকার করেন মুখে তাহলে সাথে সাথে আপনার ইমান হারা হয়ে যাবে এখন আমরা বেশিরভাগ মানুষ চাই বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম তার মানে মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ আবার হিন্দুদের সাথে গেলে রাম রাম ভাইরা আমার এরকম বেজাল্লা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আরে ভাই আল্লাহর কাছে তো পরের কথা বান্দার কাছেও এরকম ভেজালের কোনো বেইল আছে নাই একটা লোক মনে করেন সরকারি দল করে আবার সে বিরোধী দলের সাথেও গোপনে গোপনে আতাত রাখে কি বলেন এর দলে কোনো পদ থাকবে থাকবে না কারণ সে মোনাফেক তো দুনিয়ার মানুষ যদি এটা সহ্য না করে আপনার আহকামুল হাকিমিন আল্লাহ তালা কিভাবে সহ্য করবে কথা বুঝাতে পারছি যারা ইমানের সাথে আবার শিরিককে মিশ্রণ করে ফেলে তারা মুশেক হয়ে যায় কাফের হয়ে যায় অতএব আপনি মুসলমান হইয়া এই শহরীর পূজা এটাতে অংশগ্রহণ অথবা গান করা এটা আপনার জন্য জায়েজ নাই অনেকে আবার এটা মনে করে যে এগুলো করলে উদার হয় যে আমি বড় মনের মুসলমান মসজিদেও যাই মন্দিরেও যাই এটা বড় মনের না ওইটা হলো মুনাফেক এ দলেও যায় ওই দলেও যায় কথা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন কোনো বান্দা জাহান্নামি হলে পরে জান্নাতে যাবে কিনা ভাই যদি কারোর মধ্যে ইমান থাকে কি থাকে সে যদি মনে করে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এরকম ইমান যদি থাকে আবার ওরকম ইমান যদি থাকে যে ওই যে কানাবি সুর গান গায় তাহলে তো আর ইমান নাই ওটা তো বেইমান হয়ে গেছে তাই না কিন্তু যদি কারোর মধ্যে ইমান থাকে আল্লাহর প্রতি বিশ্বাসটা তার ঠিক মতো থাকে রাসুলকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাসুল মনে করে তারপরে যদি সে উল্টাপাল্টা করে আপনার ভুল ভাল করে নামাজ পড়লো না হালাল খাইলো না রোজা রাখলো না বা অনেক গুনাহের কাজ করছে তাহলে সে জাহান নামে যাবে কিন্তু ওই যে ইমানটা মূল আছে সেজন্য একসময় আল্লাহ তালা তাকে কি দিবেন জান্নাত দিবেন আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে এরা হাদিস অস্বীকার করে এদের নাম হলো আহলে কোরআন এই দুষ্টরা মানুষদেরকে বলে যে একবার জাহান নামে গেলে আর সে বাইর হবে না শেষ অথচ এটা সঠিক কথা না এটা ভুল কথা বোখারের হাদিসে আরসাল রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে সেই ব্যক্তির বিবরণ উনি দিয়েছেন তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার পরেও যদি ইমান থাকে একদিন না একদিন সে কোথায় যাবে ইনশাল্লাহ এই জান্নাতে যাবে এটাই হলো আল্লাহ সুন্নাল জামাতের বিশ্বাস কিন্তু আগুনে পুড়ে জাহান্নামে সাজা খায়া তারপরে জান্নাতে যাওয়া ভালো নাকি প্রথম চান্সে যাওয়া ভালো প্রথম চান্সে যাইতে হলে কি করতে হবে এই যে এতক্ষণ বললাম পাঁচটা পিলার দিয়া ওয়াল দিয়া ছাদ দিয়া ফ্লোর দিয়া আপনি ইসলাম নামক ঘরটাকে পরিপূর্ণ করবেন কালার টালারও দিবেন ঠিকমতো ওইদিকে জান্নাতের সরাসরি প্রবেশ করবেন ইনশাল্লাহ শুধু পিলার একটা আছে ইমান আছে আরেকটা ভাঙ্গা নামাজ আছে অর্ধেক আছে অর্ধেক নাই আরেক পিলার রোজা কোন রকম আছে জাকাত হজের তো পিলার আছে গরিব মানুষের জন্য নাই আর মা বাবের কথা শুনেন না ওয়াল একটা নাই তারপরে হালাল খান্না দুই নম্বর উপার্জন করেন আরেক ওয়াল নাই এভাবে কোন রকম একটা ভাঙাচুরা ইসলামের বাড়ি বানাইছেন আপনি তাহলে ওই যে জাহান নামে পুড়ে তারপরে যাইতে হবে আর যদি পারফেক্ট মুসলমান হয়ে যান পরিপূর্ণ ইসলামে দাখিল হন ইনশাল্লাহ সোজা জান্নাতে যাওয়া যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন কেউ জোর করে জমি দখল করলে কি হবে তার ভাইরা আমার জোর করে জমি দখল করলে দুনিয়াতে বেশি দিন একটু জমিদারি করা যাবে মাস্তানি করা যাবে জমি ভোগ করা যাবে ঠিক আছে কিন্তু এই জমি কি কবরে নিয়ে যাওয়া যাবে আজ পর্যন্ত কোনো জমিদারে জমি নিয়ে যেতে পারছে কত বড় বড় শিল্পপতি কত বড় বড় আপনার রিয়েল এস্টেটের ব্যবসায়ী মারা গেছে এই করোনার সময় তার আগে পরে এরা কেউ সম্পদ নিয়ে যেতে পারছে সাথে পারে নাই ও ভাই আরেকজনের জমি যদি দখল করেন জমি সাথে নিতে পারবেন না কিন্তু পাপটা ঠিকই সাথে চলে যাবে কি পাপ জানেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক বিগত জমি যদি কারো অন্যায়ভাবে ঠেলে আপনি আইল ঠেলে দিলেন এক বিগত কে দেখলো না চুপচাপে ঠেলে দিলেন এভাবে যেভাবে হোক এক বিগত সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে কারোর দখল করে আত্মসাত করে দলিল করে নেয় আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সাত জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন এত বড় জিনিস তার গলায় ঝুলাবে কেমনে তার বডিও এরকম বড় করে নিবে আল্লাহ তালা কেমতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে ভাইরা আমার আর যার জমি নিছে এর কপাল নাই নাই কি বলেন কপাল নিছে আপনি আমার জমি যদি জবরদখল করে নিয়ে যান আমার কপাল নিয়ে যেতে পারেন নাই আমি বরং কেয়ামতের ময়দানে এই জমির বদলে আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন যারা মানুষের জমি জমা দখল করে অনেকে আছে দেখবেন মানুষের জমি ঠেলে আইল ঠেলে অন্যায়ভাবে আত্মসাত করে আবার এদিকে হজ করে হোমরা করে কপালে দাগ ফালাই দেয় সালাম করে নামাজ পড়ে জিকির করে মাহফিলে টাকা দেয় মসজিদে টাকা দেয় আসে না না এই দুই নম্বর মানুষ এই দুই নম্বর মানুষ যত কষ্ট করে এই কোরআন তেলাওয়াত তসবি জিকির মাহফিল ওয়া যা করে এই সব সবগুলা কামাই করে ঠিক আছে কিন্তু এগুলো সব আরেকজনের জন্য কামাই করে যার সম্পদ আত্মসাত করবে সবগুলা সব আল্লাহ তালা কেমন কাকে দিবে তাকে দিবে তা আপনার জমি যায় যদি সব সব পায়ে যান কেমন বলবেন যে ভালো হয়েছে বাকিটা নিয়ে গেলে আরো ভালো ছিল ঠিক না ভাই ঠিক এই জন্য কেউ জুলুম করুক আপনি করবেন না মন খারাপ করবেন না জালেমকে আল্লাহ তালা অবশ্যই পাকড়াও করবেন দুনিয়ার আদালতে বিচার না হতে পারে গায়ের জোর থাকতে পারে আল্লাহর কাছে কোনো জোর চলবে না নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ